তোমার পথে পথিক যারা তোমার প্রিয় বান্দা তোমার পথে পথিক যারা তোমার প্রিয় বান্দা তোমার লাগি পাগল যারা তোমার প্রেমে আন্ধা তাদের পথের পথিকামায় বানাও ওগো খোদা হৃদয়ে আমার দাও ঢেলে দাও তোমারি প্রেমী সুধা আরে দাও ঢেলে দাও তোমারি প্রেমেরি সুধা আল্লাহ আল্লাহ আল্লাহ জানি সব কিছু প্রভু তোমার অধীন হয় না কিছুই তব হুকুমবিহীন জানি সব কিছু প্রভু তোমার অধীন হয় না কিছুই তব হুকুমবিহীন হুকুমবিহীন অধম পাপি আমি একই দিনহীন তোমার রঙে করো আমায় রঙিন मुझे तुम कभी लाओ छोड़ के जाओ मुझे तुम कभी लाओ छोड़ के जाओ ना करो तुमसे जुदा हाँ, ना करो तुमसे जुदा তোমার পথে পথিক যারা তোমার প্রিয় বান্দা তোমার পথে পথিক যারা তোমার প্রিয় বান্দা তোমার লাগি পাগল যারা তোমার প্রেমে আন্ধা পথিকামায় আমায় বানাও ওগো খোদা হৃদয়ে আমার দাও ঢেলে দাও তোমারি প্রেমে সুধা আর হৃদয়ে আমার দাও তোমারি প্রেমেরি সুধা তোমারি প্রেমেরি সুধা